আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি F N F double arts বিডির পক্ষ থেকে বন্ধুরা আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ঢাকার ফান কেন্দ্রে অবস্থিত হাতির জিলে তো আমরা চেষ্টা করব আজকের পর্বে আপনাদেরকে হাতির জিল সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি তথ্য আদি শেয়ার করার জন্য হাতির জিল বাংলাদেশের রাজধানীর ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে এই প্রকল্প এলাকাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় দুই সালের দুইয়ে জানুয়ারি ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়ন রাজধানীর যানজট নিরসন সহ রাজধানীর সৌন্দর্য বৃদ্ধি করা এখানের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে বিকেল সন্ধ্যা বা রাতের সময়টায় কেননা জিলের সৌন্দর্য বর্ধনে স্থাপন করা হয়েছে আকর্ষণীয় ফ্রশ্রবণ যা গদুলি বেলার পর থেকে রংধনুর মতো পাহাড়ি রঙের আলোকসজ্জায় আলোকিত হয়ে থাকে সেই সাথে সঙ্গীতের তালে তালে অসাধারণ ফোয়ারার নৃত্য নজর কাটবে যে কোনো পর্যটকের বিভিন্ন দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী আসেন হাতির জিলে সৌন্দর্য উপভোগ করতে দুই সালের দুইয়ে জানুয়ারি হাতির ঝিল প্রকল্পটি সবার জন্য উন্মুক্ত করা হলেও দর্শনার্থী স্থান হিসেবে বাস্তবায়ন করার জন্য পরবর্তীতে আরও কয়েক বছর লেগে যায় এক হাজার নয়শো আটষট্টি কোটি টাকা ব্যয়িত এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল বৃষ্টির পানি সংরক্ষণ করা ময়লা পানি নিষ্কাশন ঢাকা শহরে যানজট উপশম বন্যা প্রতিরোধ জলাবদ্রতা দূর করা এবং এই নগরীর বর্ধন করা বিশাল জায়গা জুড়ে বিস্তৃত এই হাতির ঝিল সম্পূর্ণ ঝিল ঘুরে দেখার জন্য রয়েছে হাতির ঝিল চক্রাকার বাস সার্ভিস বত্রিশ থেকে ছিচল্লিশ আসনের কয়েকটি বাস রয়েছে যার মধ্যে দুইটি শীততাপ নিয়ন্ত্রিত Rampura FDC shooting club Banasree Merul Badda ও কাওরাম বাজারের বাসগুলোর কাউন্টার রয়েছে এবং সেখান থেকে টিকিট সংগ্রহ করতে হয় সম্পূর্ণ হাতির জিল গোড়ার জন্য বাসে জনপ্রতি গুনতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং রামপুরা থেকে কাউরাম বাজার যাওয়ার জন্য পনেরো থেকে বিশ টাকা ভ্রমণকে আরও আনন্দিত করার জন্য জলাশয়ে রয়েছে নৌ ভ্রমণের সুযোগ জলাশয়ে নৌ ভ্রমণ করার জন্য রয়েছে ফেডেল বোট আর ওয়াটার বাস জিলে ভ্রমণের পাশাপাশি ওয়াটার বাসে করে গুলশান খিলগাঁও রামপুরা মৌসাক ও মালিবাগ থেকে ঘুরে আসতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে যাত্রীবাহী ওয়াটার বাস সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত চালু থাকে তো হাতিঝিল কিভাবে আসবেন রাজধানী ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজি অথবা বাসে করে যাওয়া আসা যায় হাতের ঝিলে আর যদি ঢাকার যে কোনো প্রান্ত থেকে নিজস্ব পরিবহন বা গাড়ি নিয়ে আসেন তাহলে বনশ্রী গুলশান ধানমন্ডি বেলি রোড খিলগাঁও মধ্যবাড্ডা বনশ্রী অতিক্রম করে আসতে হবে আপনাকে হাতির ঝিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা উদরপত্তির জন্য ব্রিজের দুই পাশে রয়েছে ফাস্ট ফুড ও ফুচকা ছটফটির দোকান বাড়ি খাবারের জন্য এখানে রয়েছে হাতির জিল রেস্টুরেন্ট হাতির ঝিল লেক রেস্টুরেন্ট এবং করুয়া থাই রেস্টুরেন্ট এছাড়াও এফডিসি মোড পুলিশ প্লাজা রামপুরা মধ্যপাড্ডা সহ বেশ কিছু জায়গায় একাধিক রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকান রয়েছে চাইলে যে কোনো একটাতে চেপে বসে অনায়াসে উদরপত্তি করে নিতে পারেন খাবারের আগে অবশ্যই দাম সম্পর্কে জেনে নেবেন হাতির জিল ছাড়াও এর আশপাশে দেখার জন্য কি কি আছে হাতির জিল ছাড়াও এর আশপাশে বেশ কিছু জায়গায় দর্শনার্থীদের আনাগোনা লক্ষ্য করা যায় আপনি চাইলে হাতে সময় নিয়ে Hatir Jheel children park Gulshan lake FDC Dhanmondi lake shooting club থেকে এক ঝলক উঁকি মেরে আসতে পারেন বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এগুলো আপনাদের কাজে আসবে তো আমরা যেখানে যাই না কেন একটা জিনিস সবসময় মনে রাখবো আমাদের চারপাশের পরিবেশকে সুন্দর এবং সুস্থ রাখার দায়িত্ব হচ্ছে আমাদের আপনারা যারা হাতির গ্রিল সহ বাংলাদেশের যে কোনো যা প্রান্তেই যান না কেন ঘুরতে যেখানে সেখানে প্লাস্টিকের প্যাকেট পানির বোতল ইত্যাদি ফেলে পরিবেশকে নোংরা করবেন না সবাই চেষ্টা করবেন পরিবেশকে সুস্থ রাখার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আপনারা যদি আমাদের পরিবারের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আর যদি পরিবারের সদস্য না হয়ে থাকেন আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ